আপনাদের এমন একটি সাইটের সাথে পরিচয় করে দিব যেখান থেকে আপনারা ডাটা এন্ট্রির মাধ্যমে আর্নিং করতে পারবেন ছোট ছোট কিছু কাজ করে এখান থেকে প্রচুর টাকা ইনকাম করা যায় আপনি চাইলে ডেইলি পনেরো থেকে বিশ ডলার ইজিলি আর্নিং করতে পারবেন এবং এখান থেকে খুব সহজে পেমেন্ট দিতে পারবেন মাত্র পনেরো দশ ডলার হলে তারা পেমেন্ট করে সো ফ্রেন্ডস বেশি কথা না বলে চলুন আজকের ভিডিও শুরু করে তার আগে বলে রাখি আপনি যদি এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ এটা সাবস্ক্রাইব করুন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অনেক চলুন আজকের শুরু করা সর্বপ্রথমে সবার প্রথমে আপনারা যেটা করবেন ভিডিও ডিসক্রিপশন বক্সে সাইটের লিঙ্ক দেওয়া রয়েছে আপনার সাইট লিঙ্কটাতে ক্লিক করে সাইটেতে চলে আসবেন সাইটেতে আসার পরে আপনাদের এখানে সাইন আপ করতে হবে সাইন আপ করার জন্য জাস্ট এখানে এবারে ক্লিক করবেন দেন এখান থেকে আপনার সাইন আপ নাও অপশন পেয়ে যাবেন এখানে আপনার নাম ইমেল অ্যাড্রেস তারপরে আপনার পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড এবং ল্যাঙ্গুয়েজ ইংলিশ কি বাংলা আপনি যেটা খুশি সেটা দিয়ে দেবেন তারপরে এখান থেকে আই অ্যাগ্রি টিকমেন্ট তুলে দিবেন তারপর জাস্ট নিউ অ্যাকাউন্ট ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করলে আপনার অ্যাকাউন্টটি হয়ে যাবে জাস্ট আমার অলরেডি অ্যাকাউন্ট রয়েছে আমি জাস্ট এখান থেকে লগ ইন করতেছি ওকে ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন আমরা আমার সাইটটিতে লগ ইন করে দেখুন প্রথমে আমরা একটা অপশন পেয়ে যাচ্ছি সেটা হচ্ছে get up five for e saver for every five dollar your friends আর বাই কমপ্লেন্ট কমপ্লেন্ট ওকে তো আপনারা আপনার রেফারের মাধ্যমে এখান থেকে আর্নিং করতে পারবেন আপনি একজনকে রেফার করাতে পারলেও আপনি oh, এক ডলার প্লাস পাবেন এবং your friends extra five dollar extra পঞ্চাশ ডলার সরি এক্সট্রা মানে হাফ ডলার তো আপনার আপনি যদি একজনকে রেফার করেন তাহলে আপনি এক ডলার বোনাস পাবেন এবং আপনার ফ্রেন্ড পাবে এক্সট্রা পঞ্চাশ মানে হাফ ডলার ঠিক আছে সো এখান থেকে আপনার এই রেফার লিঙ্কটা কপি করলে আপনারা আপনার রেফার করাতে পারবেন আপনার ফ্রেন্ডদেরকে তো ফার্স্ট টাইম আমরা যেটা করবো আমরা এখান থেকে এটা কেটে দেবো দেওয়ার পর আমরা এখানে সাইড সম্পর্কে বিস্তারিত দিয়ে নিব যে সাইডের রেফারেল স্টার রেফারেল সিস্টেমটা আমি করে দিলাম এখান থেকে আপনি আপনার রেফারেল যখন ভিডিও দেবে তখন আপনি পাঁচ ডলার বোনাস পাবেন এবং আপনার প্রত্যেক রেফারেল থেকে আপনি এক ডলার বোনাস পাবেন এবং আপনার refer extra five dollar bonus পাবেন okay extra zero point five zero point five dollar bonus okay স্ট্যাটাসে যদি আমরা ক্লিক করি তাহলে আমরা এখান থেকে আমাদের স্ট্যাটাস দেখতে পাবো আমরা কোন কাজ করেছি কি করিনি সেটা লাইভ টাইম স্ট্যাটাস দেখতে পাবো আমরা এখানে লিডার বোর্ডে ক্লিক করলে আমরা দেখতে পাবো এখানে আমাদের উপরে যা র্যাঙ্কে আছে এক দুই তিন চার র্যাঙ্কে যারা আছে তাদেরকে দেখতে পারবো এখানে ইভান হার্ডেস একজন লোক সে একষট্টি ডলার পেমেন্ট দিয়েছে এবং সে টাস্ক কমপ্লিট করেছে চোদ্দ হাজার নশো সাতচল্লিশটি তো আপনিও চাইলে এমন টাস্ক কমপ্লিট করে এত টাকা আর্নিং করতে পারবেন আর এখানে টাস্ক কমপ্লিট করা খুব ইজি আমি টাকা টাস্ক কমপ্লিট করতে হয় এবং আমরা এখানে দেখতে পাচ্ছি প্যারাল তো আমরা এখান থেকে বের হল আমরা এখান থেকে পেমেন্ট নিতে পারবো আর দেখুন এখান থেকে আমরা পেপালে পেমেন্ট নিতে পারবো পেপালে পেমেন্ট নেওয়ার জন্য আপনার এখান থেকে আপডেট পেমেন্ট সেটিংয়ে ক্লিক করে তো এখান থেকে আপনি এখানে আপনার ফার্স্ট নেম লাস্ট নেম আপনার পেমেন্ট পেপাল ইমেল দিয়ে দিবেন ঠিক আছে ওকে তো দেন আপনার এখান থেকে আপনার আপনার first name last name PayPal email দিয়ে আপনার আপনার জাস্ট আপডেটে ক্লিক করলে আপনার সেটা আপডেট হয়ে যাবে এবং আপনি পেমেন্ট নিয়ে নিতে পারবেন খুব ইজিলি ঠিক আছে আপনার ইমেলটা দেখুন আমাদের এখানে দেখতে বলছে যে ইমেল নট ভেরিফাই তো আপনাদের ইমেলে একটা কনফার্মেশন মেল যাবে আপনারা ওখান থেকে আপনার কনফার্মেশন কনফার্ম করে দেবেন এবং আপনার ফোন নাম্বার মেলিং অ্যাড্রেস এবং কান্ট্রিটা এখান থেকে সিলেক্ট করে দিয়ে আপডেট করে দেবেন এইগুলো আপডেট না করলে কিন্তু আপনি পেমেন্ট পেমেন্ট পাবেন না এবং ইমেল সেটিং থেকে আপনারা উইকলি সামার স্ট্যাটাস এবং নিউজ অফ আর পোস্টেড আপনারা এখান থেকে এটা সেট আপ করে দেবেন আপনারা যে যদি নতুন কোনো জব আসে তাহলে আপনারা এখান থেকে এটা টিকমার্ক দিলে আপনার আপনার মেইলের মাধ্যমে নতুন জবটা পেয়ে যাবেন ওকে তো আমরা এখান থেকে জব কীভাবে কমপ্লিট করবো আমরা সেটা এখন দেখবো তো আমরা ফার্স্ট টাইম জবে যাচ্ছি এখানে দেখুন আমাদের এখানে অনেকগুলো জব রয়েছে একটা দুটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা আমাদের দশটা জব রয়েছে এখান থেকে দশটা এগারোটা জব রয়েছে আমাদের এখানে বারোটা জব রয়েছে মোট ওকে তো বারোটা জব আমরা কীভাবে কীভাবে করব তো আমরা এখানে দেখুন ফার্স্ট টাইম একটা জব রয়েছে সেটা হচ্ছে কমার্শিয়াল লেভেলিং ভি থ্রি ঠিক আছে এই জবটা আমরা যদি একশোটা সরি এক হাজারটা জব কমপ্লিট করি তাহলে আমরা তিন ডলার আর্নিং করতে পারবো এই জবটা যদি আমরা এক হাজার কমপ্লিট করি মানে এক হাজারটা জব যদি আমরা কমপ্লিট করি তাহলে আমরা তিন ডলার আর্নিং করতে পারবো আর জব কমপ্লিট করা খুব ইজি এখানে দেখুন এটা এক হাজারটা এক হাজারটা টাস্ক কমপ্লিট করলে আমরা পাবো এক ডলার এখানে আপনার এটা এক হাজারটা টাস্ক কমপ্লিট করলে পাবেন ঠিক আছে এইভাবে আমরা দেখুন আমরা সর্বনিম্ন আমরা যদি এক হাজারটা টাস্ক কমপ্লিট করি তাহলে আমরা zero point zero five dollar পাবো এখান থেকে ঠিক আছে তো এইভাবে আমরা এখান থেকে কাজ করব কাজ করার জন্য আমরা যেটা করব আমরা এখানে আমাদের প্রত্যেকটা জব জবে কাজ করার জন্য আমাদের একটা কোয়ালিফিকেশন টেস্ট দিতে হবে এবং এই কোয়ালিফিকেশন টেস্ট দেওয়ার সাথে সাথে আমরা একটা আর বোনাস আর্নিংও পাবো ঠিক আছে আমরা যদি এই কোয়ালিফিকেশন টেস্টটা দিই তাহলে আমরা জিরো পয়েন্ট জিরো সেন্ট পাবো তো এখান থেকে আমরা জাস্ট টেকে কোয়ালিফিকেশন টেস্টে ক্লিক করব ওকে তো আমরা এই এখানে কিভাবে কাজ করবেন আমরা আমি প্রথমে আপনাদেরকে এই এই কাজটা দেখাই দেবো আমরা আমি আপনাদেরকে এই টাস্কটা টাস্কটা কমপ্লিট করে দেখাতে পারি এগুলো খুব ইজি আপনারা যারা একটু ভালো বোঝেন অনলাইন সম্পর্কে তারা পারবেন ঠিক আছে তো এখান থেকে দেখতে পাবেন স্টার টাস্ক স্টার টেস্টে ক্লিক করলে আপনারা এমন একটা ইন্টারফেস পাবেন আপনারা সবসময় নেক্সটে ক্লিক করবেন দেখুন এখানে বলতেছে আপনার বিপদ আমরা সো ফ্রেন্ডস বলতেছে আপনাদের এখানে পার্সন খুঁজে বের করতে হবে আপনাদেরকে পার্সন ঠিক আছে অ্যানিমাল ঠিক আছে এখানে বলতেছে আমাদের অ্যানিমাল পার্সনটা বের করতে হবে তো আমরা এখান থেকে এটা দিয়ে তারপরে জাস্ট আমরা নেক্সটে ক্লিক করব ওকে দেখতে পাচ্ছেন এখানে আমাদের কারেক্ট চলে আসছে ইমেজটা কারেক্ট চলে আসছে তো আপনাদের এইভাবে দেখুন এখানে ষোলোটা টাস্ক থাকবে এবং তার ভিতরে বারোটা আপনাদের কারেক্ট পাস করতে হবে তাহলে আপনারা এই কোয়ালিফিকেশন টেস্টটা পাস পাস করে যাবেন ঠিক আছে তো এরপরে আপনাদের টেক্সট সেকশন টেস্টে আবারও ক্লিক করবেন এবং এখানে বলতেছে animal people bicycle and vehicles তো আমাদের এই দেখুন এখানে এটা ভাইকেলস তো আমরা এটা জাস্ট ওকে আমরা নেক্সটে ক্লিক করবো দেন নেক্সট ওকে বলতেছে the correct answer is showing on the image আমাদের এটা ভুল হয়ে গেল ঠিক আছে আমাদের এইখানে দেখুন পার্সন ছিল মানুষ ছিল পিপল ছিল একটু তো আমরা জাস্ট আবার নেক্সটে ক্লিক করবো আরেকটি টাস্ক করে আসবে তো আমাদের এই যে এখানে দেখুন পার্সন আমরা এটা পার্সন দিলাম দেওয়ার পর আমরা নেক্সটে ক্লিক করব ও ওকে আমার একটু ভুল হয়ে গেছে বিষয়গুলো আমার একটু বুঝতে ভুল হয়ে যাচ্ছে তো আপনাদের এখানে বলছে অ্যানিমাল পিপল যে অ্যানিমাল পিপল এটা আমাদের পিপল এই পার্সন ওকে আমরা জাস্ট নেক্সটে ক্লিক ফ্রেন্ডস এখানে আমাদের পার্সন এই যে পার্সনটা এইখানে আমাদের দেখতে হবে দেন আমরা নেক্সটে ক্লিক করব এইভাবে আপনাদেরকে এই বিষয়গুলো একটু খুঁজে বের করতে হবে দেখুন এখানে আমাদের কারেক্ট অ্যান্সার চলে আসছে তো এইভাবে আপনারা এই কোয়ালিফিকেশন টেস্টটা কমপ্লিট করবেন আপনার ছবির ভিতরে এইভাবে ডাটা ডাটাগুলো খুঁজে বের করবেন এইগুলো এইগুলো ছবির ভিতরে আপনার ডাটাগুলো খুঁজে বের করবেন দেন খুঁজে বের করে বের করার পরে আপনার সেটা ঠিক নেক্সট ক্লিক করে সেটা যদি আপনার অ্যান্সারটা ঠিক হয় তাহলে আপনার যেটা হবে আপনার আপনি আপনার কারেক্ট অ্যান্সারগুলো হলে এইভাবে আসলে আর্নিং করতে হয় এখান থেকে আসলে এইভাবে আর্নিং করা যায় তো আমি আর বিষয়গুলো বেশি ভালোভাবে আপনাদের দেখালাম না তো এখান থেকে আরও অনেকগুলো আপনার টাস্ক কমপ্লিট করতে পারবেন আপনারা তো আপনি এখান থেকে রেফার করতে পারবেন মিনিমাম দুই ডলার হলে দেখুন এখানে আপনাদের অ্যাটলাস বলতেছে যে আপনাদের অ্যাটলাস যদি মিনিমাম দুই ডলার হয়ে যায় তখনই আপনি রেফারের আর্নিংটা পাবেন ঠিক আছে তো আমার এখানে দুই ডলার হয় নাই সো আপনি এখান থেকে আমি এখান থেকে কোনো রেফারেলের জন্য আর্নিং করতে পারবো না তো আপনার যখন এখানে দুই ডলার হয়ে যাবে তখন আপনি এখানে একটা রেফারেল লিঙ্ক পাবেন সেই লিঙ্কটা আপনি শেয়ার করবেন সো আপনারা কোথায় শেয়ার করবেন লিঙ্কটা শেয়ার করার জন্য আমি ভালো একটা প্রসেস আপনাদেরকে বলে দিব সেটা হচ্ছে আমাদের একটি গ্রুপ আছে অনলাইন আউটসোর্সিং ইনকাম ওকে তো এই গ্রুপে চুয়াত্তর হাজার মেম্বার রয়েছে আপনি চাইলে এখান থেকে আপনি পোস্ট করে আপনি পোস্ট করে তাদেরকে মানে পোস্ট করে ইউজার নিতে পারবেন এবং তাদেরকে আপনার রেফারেল লিঙ্কে জয়েন করায় আর্নিং করতে পারবেন সো ফ্রেন্ডস বেশি দেরি না করে এখনই কাজ শুরু করে দিন দুই ডলার আর্নিং করুন এবং রেফারেল লিঙ্কটা এখানে শেয়ার করুন আপনার প্রত্যেক প্রত্যেক রেফারেল থেকে এক ডলার করে বোনাস পাবেন এবং আপনি প্রত্যেক ফ্রেন্ডের থেকে এক্সট্রা ফাইভ পার্সেন্ট মানে আপনার ফ্রেন্ডসরা যারা জয়েন করবে তারা extra zero point five cent payment পেয়ে যাবে মানে অ্যামাউন্ট তার ব্যালেন্সে যোগ হয়ে যাবে